বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কোনো কিছু বোঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝার চেষ্টা করো হাত উপরে তোলো রাইজ ইউর হ্যান্ড রাইজ মানে হচ্ছে তোলা হ্যান্ড মানে হচ্ছে হাত রাইজ ইউর হ্যান্ড মানে হচ্ছে হাত উপরে তোলো একটি বাক্য তৈরি করো মেক আ সেন্টেন্স মেক মানে হচ্ছে তৈরি করা আর সেন্টেন্স মানে হচ্ছে একটি বাক্য মেক আ সেন্টেন্স মানে হচ্ছে একটি বাক্য তৈরি করো আমার পরে বলো রিপিট আফটার মি রিপিট মানে হচ্ছে পুনরায় বলা আফটার মি মানে হচ্ছে আমার পরে রিপিট আফটার মি অর্থাৎ আমার পরে বলো শোনো এবং বলো লিসেন অ্যান্ড রিপিট লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং রিপিট মানে পুনরায় বলা লিসেন অ্যান্ড রিপিট অর্থাৎ শোনো এবং বলো আমি ঠাট্টা করছি I am just kidding I am মানে হচ্ছে আমি কিডিং মানে হচ্ছে ঠাট্টা করা আই এম জাস্ট কিডিং অর্থাৎ আমি ঠাট্টা করছি আমি ভুলে গেছি আই ফরগেট আই মানে হচ্ছে আমি ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া আই ফরগেট অর্থাৎ আমি ভুলে গেছি দেখা হওয়ায় খুব খুশি হলাম nice to meet you nice মানে হচ্ছে খুশি হওয়া মিট মানে হচ্ছে দেখা হওয়া নাইস টু মিট ইউ দেখা হওয়ায় খুব খুশি হলাম মাথা খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ মানে হচ্ছে খাটাও ইউর ব্রেন মানে হচ্ছে তোমার মাথা ইউজ ইউর ব্রেন অর্থাৎ মাথা খাটাও তুমি সব সময় সঠিক you are always right you are মানে হচ্ছে তুমি অলওয়েজ মানে সব সময় রাইট মানে হচ্ছে সঠিক ইউ আর অলওয়েজ রাইট তুমি সবসময় সঠিক তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ লুক টায়ার্ড ইউ মানে হচ্ছে তুমি লুক মানে মনে হওয়া টায়ার্ড মানে ক্লান্ত ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন নাথিং মানে কিছুই না হ্যাপেন মানে হচ্ছে ঘটা নাথিং হ্যাপেন্ড অর্থাৎ কিছুই ঘটেনি তাকে জিজ্ঞেস করো আস্ক হিম আস্ক মানে জিজ্ঞাসা করা হিম মানে তাকে আস্ক হিম তাকে জিজ্ঞাসা করো অনুগ্রহ করে শুনবেন অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন মানে মনোযোগ দিয়ে শোনা প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ সূচক অ্যাটেনশন প্লিজ অনুগ্রহ করে শুনবেন আমাকে উত্তর দাও অ্যান্সার মি অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া মি মানে আমাকে অ্যান্সার মি অর্থাৎ আমাকে উত্তর দাও সব কিছুই খাও ইট এভরিথিং ইট মানে হচ্ছে খাওয়া এভরিথিং মানে সব কিছু ইট এভরিথিং অর্থাৎ সব কিছুই খাও সে সেরে উঠলো হি রিকভার্ড হি মানে হচ্ছে সে রিকভার্ড মানে সেরে উঠলো হি রিকভার্ড অর্থাৎ সে সেরে উঠল ওটা আমার দ্যাটস মাইন দ্যাটস মানে ওটা মাইন মানে আমার দ্যাটস মাইন অর্থাৎ ওটা আমার আমাকে যেতে দাও let me go let me মানে আমাকে দাও গো মানে হচ্ছে যাওয়া লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও আমি এটা ব্যবহার করি আই ইউজ ইট আই মানে হচ্ছে আমি ইউজ মানে ব্যবহার করা ইট মানে ইহা আই ইউজ ইট অর্থাৎ আমি এটা ব্যবহার করি আমি দুটোই পছন্দ করি I like both I like মানে হচ্ছে আমি পছন্দ করি বোথ মানে দুটোই আই লাইক বোথ অর্থাৎ আমি দুটোই পছন্দ করি আমি সাঁতার কাটতে পারি I can swim I can মানে আমি পারি সুইম মানে সাঁতার কাটা আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি এটা অবিশ্বাস্য ইটস আনবিলিভেবল ইটস মানে এটা আনবিলিভেবল মানে হচ্ছে অবিশ্বাস্য ইটস আনবিলিভেবল অর্থাৎ এটা অবিশ্বাস্য খাবার আনো ব্রিং ফুড ব্রিং মানে আনা ফুড মানে খাবার ব্রিং ফুড অর্থাৎ খাবার আনো বাড়ি যাও গো হোম গো মানে যাওয়া হোম মানে বাড়ি গো হোম অর্থাৎ বাড়ি যাও আমি তৃষ্ণাত্ম I am thirsty I am মানে হচ্ছে আমি থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণাত্ম আই এম থার্স্টি অর্থাৎ আমি তৃষ্ণাত্ম জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল লাইফ মানে হচ্ছে জীবন বিউটিফুল মানে হচ্ছে সুন্দর লাইফ ইজ বিউটিফুল অর্থাৎ জীবন সুন্দর তুমি আগে যাও ইউ গো ফার্স্ট ইউ মানে হচ্ছে তুমি গো মানে হচ্ছে যাওয়া ফার্স্ট মানে আগে ইউ গো ফার্স্ট অর্থাৎ তুমি আগে যাও সময় শেষ টাইম ইজ আপ টাইম মানে হচ্ছে সময় আপ মানে শেষ টাইম ইজ আপ অর্থাৎ সময় শেষ আরো একদিন চলে গেল another day first another day মানে হচ্ছে আরো একদিন ফার্স্ট মানে চলে যাওয়া অ্যানাদার ডে ফার্স্ট অর্থাৎ আরো একদিন চলে গেল সব ঠিক আছে অল ইজ অয়েল অল মানে হচ্ছে সব ইজ অয়েল মানে ঠিক আছে অল ইজ অয়েল সব ঠিক আছে কথা বলবে না ডোন্ট টক ডোন্ট মানে হচ্ছে নাবাচক টক মানে কথা বলা ডোন্ট টক অর্থাৎ কথা বলবে না আমি ঠিক আছি I am okay I am মানে হচ্ছে আমি ওকে মানে ঠিক থাকা আই এম ওকে অর্থাৎ আমি ঠিক আছি এটা পূরণ করো fill it up fill up মানে পূরণ করা ইট মানে ইহা ফিল ইট আপ অর্থাৎ এটা পূরণ করো এটা পাপ ইট ইজ এ সিন ইট মানে ইহা সিন মানে পাপ ইট ইজ এ সিন অর্থাৎ এটা পাপ নিজেকে ভালোবাসো লাভ ইউর সেলফ লাভ মানে ভালোবাসা ইউর সেলফ মানে নিজেকে লাভ ইউর সেলফ অর্থাৎ নিজেকে ভালোবাসো আমি এটা বুঝেছি আই গট ইট আই মানে আমি গট ইট মানে এটা বুঝেছি আই গট ইট অর্থাৎ আমি এটা বুঝেছি আমাকে এরকম মনে হয় না I don't think so I don't মানে হচ্ছে আমাকে না থিঙ্ক সো অর্থাৎ এরকম মনে হওয়া আই ডোন্ট থিঙ্ক সো অর্থাৎ আমাকে এরকম মনে হয় না আমাকে কাল ফোন করো call me tomorrow call me মানে আমাকে ফোন করো টুমোরো মানে কাল কল মি টুমোরো অর্থাৎ আমাকে কাল ফোন করো কি অহংকারী তুমি how arrogant you are how arrogant মানে হচ্ছে কত অহংকারী ইউ আর মানে হচ্ছে তুমি হাউ অ্যারোগেন্ট ইউ আর কি অহংকারী তুমি এটা নিয়ে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক মানে চিন্তা করা অ্যাবাউট ইট মানে এটা নিয়ে থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো লেবুটা নিচড়ে দাও স্কুইজ দ্য লেমন স্কুইজ মানে হচ্ছে নিচড়ানো দ্য লেমন মানে হচ্ছে লেবুটি স্কুইজ দ্য লেমন অর্থাৎ লেবুটা নিচড়ে দাও তোমার নখ কেটে নাও পেয়ার ইওর নেলস পেয়ার মানে কাটা ইওর নেলস মানে হচ্ছে তোমার নখ পেয়ার ইওর নেলস অর্থাৎ তোমার নখ কেটে নাও একেবারে না অ্যাবসলুটলি নট অ্যাবসলুটলি মানে হচ্ছে একেবারে নট মানে না অ্যাবসলুটলি নট অর্থাৎ একেবারে না আশা ছাড়বে না ডোন্ট লুজ হোপ ডোন্ট মানে নাবাচক লুজ মানে ছাড়া হোপ মানে আশা ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছাড়বে না আমি বলতে পারবো না আই কান্ট সে আই মানে হচ্ছে আমি কান্ট মানে না পারা সে মানে বলা আই কান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না ভগবানের কাছে প্রার্থনা করো প্রে টু গড প্রেমায় প্রার্থনা করা গড মানে ভগবান প্রে টু গড অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করো অন্যের সাহায্য করো হেল্প আদার্স হেল্প মানে সাহায্য করা আদার্স মানে হচ্ছে অন্যদের হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো কি বোকা হাউ স্টুপিড হাউ মানে কি স্টুপিড মানে বোকা হাউ স্টুপিড কি বোকা আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মানে কথা দেওয়া মি মানে আমাকে প্রমিস মি অর্থাৎ আমাকে কথা দাও তোমার পালা ইউর টার্ন ইয়োর মানে হচ্ছে তোমার টার্ন মানে হচ্ছে পালা ইয়োর টার্ন অর্থাৎ তোমার পালা শান্ত হও বি কোয়াইট বি মানে হওয়া কোয়াইট মানে শান্ত বি কোয়াইট অর্থাৎ শান্ত হও স্নান করে নাও টেক বাথ টেক মানে নেওয়া বাথ মানে স্নান করা টেক বাথ অর্থাৎ স্নান করে নাও এটা সম্ভব ইট ইজ পসিবল ইট মানে ইহা পসিবল মানে সম্ভব ইট ইজ পসিবল অর্থাৎ এটা সম্ভব যে কোনো মূল্যে at any cost at any মানে হচ্ছে যে কোনো কস্ট মানে মূল্যে অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে জিত করো না ডোন্ট ইনসিস্ট ডোন্ট মানে নাবাচক ইনসিস্ট মানে জিত করা ডোন্ট ইনসিস্ট অর্থাৎ জিত করো না আমি সত্য বলি I speak the truth I speak মানে আমি বলি দ্য ট্রুথ অর্থাৎ সত্য আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্য বলি তোমার সাহস কি করে হলো হাউ ডেয়ার ইউ হাউ মানে কেমন করে ডেয়ার মানে সাহস ইউ মানে তোমার হাউ ডেয়ার ইউ অর্থাৎ তোমার সাহস কি করে হলো তুমি খুব কথা বলো you talk a lot you মানে হচ্ছে তুমি টক মানে কথা বলা এ লট মানে হচ্ছে খুব ইউ টক এ লট অর্থাৎ তুমি খুব কথা বলো পরে দেখা হবে সি ইউ লেটার সি মানে দেখা লেটার মানে পরে সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে আমার যাওয়া উচিত I should go I should মানে আমার উচিত গো মানে যাওয়া আই শুড গো অর্থাৎ আমার যাওয়া উচিত আমাকে একা ছেড়ে দাও leave me alone leave me মানে আমাকে ছাড়ো অ্যালোন মানে হচ্ছে একা লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা ছেড়ে দাও এটা আমার ভুল this is my fault this is মানে এটা মাই ফল্ট মানে হচ্ছে আমার ভুল দিস ইজ মাই ফল্ট অর্থাৎ এটা আমার ভুল এখানে থাকো স্টে হেয়ার স্টে মানে থাকো হেয়ার মানে এখানে স্টে হেয়ার অর্থাৎ এখানে থাকো আমি বারণ করছি আই ডিক্লাইন আই মানে হচ্ছে আমি ডিক্লাইন মানে হচ্ছে বারণ করা আই ডিক্লাইন অর্থাৎ আমি বারণ করছি মজা করো হ্যাভ ফান হ্যাভ মানে করো ফান মানে মজা হ্যাভ ফান অর্থাৎ মজা করো আমি হারিয়ে গেছি I am lost I am মানে হচ্ছে আমি লস্ট মানে হারিয়ে যাওয়া আই এম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি কিছু বলো সে সামথিং সে মানে বলা সামথিং মানে কিছু সে সামথিং অর্থাৎ কিছু বলো তুমি নিজেই যাও গো ইয়োর সেলফ গো মানে যাওয়া ইয়োর সেলফ মানে নিজে গো ইয়োর সেলফ মানে হচ্ছে তুমি নিজেই যাও আলোটা জেলে দাও turn on the light turn on মানে জ্বালানো লাইট মানে হচ্ছে আলো টার্ন অন দ্য লাইট মানে হচ্ছে আলোটা জেলে দাও আলোটা নিভিয়ে দাও turn off the light turn off মানে নেভানো লাইট মানে হচ্ছে আলো টার্ন অফ দ্য লাইট মানে হচ্ছে আলোটা নিভিয়ে দাও পাখাটা চালিয়ে দাও switch on the fan switch on মানে হচ্ছে চালানো দ্য ফ্যান মানে হচ্ছে পাখাটা সুইচ অন দ্য ফ্যান মানে হচ্ছে পাখাটা চালিয়ে দাও তাকে ডেকে দাও সেন্ড ফর হিম সেন্ড মানে ডাকা হিম মানে তাকে সেন্ড ফর হিম মানে হচ্ছে তাকে ডেকে দাও হাত ধো ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ মানে হচ্ছে ধোয়া হ্যান্ড মানে হচ্ছে হাত ওয়াশ ইউর হ্যান্ড হাত ধো গাড়ি থামাও স্টপ দ্য কার স্টপ মানে থামানো দ্য কার মানে হচ্ছে গাড়ি স্টপ দ্য কার মানে হচ্ছে গাড়ি থামাও পেন্সিল দিয়ে লেখো না don't write with pencil don't মানে না করা রাইট মানে লেখা উইথ পেন্সিল মানে হচ্ছে পেন্সিল দিয়ে ডোন্ট রাইট উইথ পেন্সিল মানে হচ্ছে পেন্সিল দিয়ে লেখো না অন্যের নকল করো না ডোন্ট কপি আদার্স ডোন্ট মানে না করা কপি মানে হচ্ছে নকল আদার্স মানে হচ্ছে অন্যের ডোন্ট কপি আদার্স মানে হচ্ছে অন্যের নকল করো না একটি ট্যাক্সি ভাড়া করো হায়ার আ ট্যাক্সি হায়ার মানে হচ্ছে ভাড়া করা আর ট্যাক্সি মানে হচ্ছে একটি ট্যাক্সি হায়ার আর ট্যাক্সি মানে হচ্ছে একটি ট্যাক্সি ভাড়া করো তোমার জামার বোতাম লাগাও button up your shirt button up মানে বোতাম লাগানো ইয়োর শার্ট মানে হচ্ছে তোমার জামা বাটন আপ ইয়োর শার্ট মানে হচ্ছে তোমার জামার বোতাম লাগাও আগুনটা জ্বালিয়ে রাখো keep the fire on keep মানে থাকা দ্য ফায়ার অন মানে হচ্ছে জ্বালিয়ে রাখা কিপ দ্য ফায়ার অন মানে হচ্ছে আগুনটা জ্বালিয়ে রাখো গরুকে ঘাস দাও feed the cow with grass feed মানে খেতে দেওয়া দ্য কাউ মানে হচ্ছে গরু উইথ গ্রাস মানে ঘাস দ্বারা feed the cow with grass মানে হচ্ছে গরুকে ঘাস দাও নাক ঝেড়ে এসো go and blow your nose go মানে হচ্ছে যাওয়া ব্লো মানে ঝাড়া ইয়োর নোজ মানে তোমার নাক go and blow your nose মানে হচ্ছে নাক ঝেড়ে এসো আমাকে জানাতে ভুলো না don't forget to inform don't মানে না করা ফরগেট মানে ভুলে যাওয়া ইনফর্ম মানে হচ্ছে তথ্য দেওয়া ডোন্ট ফরগেট টু ইনফর্ম আমাকে জানাতে ভুলো না জুতোর ফিতে শক্ত করে বাঁধো lace your shoes tightly lace your shoe মানে হচ্ছে তোমার জুতোর ফিতে টাইটলি মানে হচ্ছে শক্ত করে বাঁধা লেজ ইউর শুজ টাইটলি মানে হচ্ছে জুতোর ফিতে শক্ত করে বাঁধো বিস্তারিত চিঠি লেখো write a detailed letter write মানে হচ্ছে লেখা ডিটেল মানে হচ্ছে বিস্তারিত লেটার মানে হচ্ছে চিঠি রাইট আর ডিটেল লেটার মানে হচ্ছে বিস্তারিত চিঠি লেখো ভবিষ্যতে এরকম আর করো না don't do so in future don't do so মানে হচ্ছে এরকম না করা ইন ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে don't do so in future মানে হচ্ছে ভবিষ্যতে এরকম আর করো না সময়ানুবর্তিত হও বি পাঞ্চুয়াল বি মানে হচ্ছে হওয়া পাঞ্চুয়াল মানে হচ্ছে সময়ানুবর্তিত বি পাঞ্চুয়াল মানে হচ্ছে সময়ানুবর্তিত হ ফুল তুলনা don't pluck the flower don't মানে না করা প্লাগ দ্য ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল তোলা ডোন্ট প্লাগ দ্য ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল তুলনা বদ অভ্যাস ত্যাগ করো give up bad habits give up মানে হচ্ছে ত্যাগ করা ব্যাড হ্যাবিটস মানে হচ্ছে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস মানে হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করো দাঁত মাজো ব্রাশ ইউর টিথ ব্রাশ মানে হচ্ছে দাঁত মাজা ইয়োর টিথ মানে হচ্ছে তোমার গুলি ব্রাশ ইয়োর টিথ মানে হচ্ছে দাঁত মাজো বক বক করো না ডোন্ট টক ননসেন্স ডোন্ট মানে না করা টক ননসেন্স মানে বক বক করা ডোন্ট টক ননসেন্স মানে বক বক করো না সবকিছু যথাস্থানে রাখো keep everything in order keep মানে হচ্ছে রাখা এভরিথিং হচ্ছে সবকিছু ইন অর্ডার মানে হচ্ছে যথাস্থানে কিপ এভরিথিং ইন অর্ডার মানে হচ্ছে সবকিছু যথাস্থানে রাখো নিজের কাজে মনোযোগ দাও mind your own business mind মানে হচ্ছে মনোযোগ দেওয়া ইওর ওন মানে হচ্ছে নিজের বিজনেস মানে হচ্ছে কাজ মাইন্ড ইওর ওন বিজনেস মানে হচ্ছে নিজের কাজে মনোযোগ দাও দুই হাত দিয়ে ধরো hold with both hands hold মানে ধরা উইথ বোথ হ্যান্ডস মানে হচ্ছে দুই হাত দিয়ে হোল্ড উইথ বোথ হ্যান্ডস মানে হচ্ছে দুই হাত দিয়ে ধরো তুমি ওইখানেই থাকো ইউ স্টে দেয়ার ইউ মানে হচ্ছে তুমি স্টে মানে থাকা দেয়ার মানে ওখানে ইউ স্টে দেয়ার মানে তুমি ওখানেই থাকো এটা লিখে নাও note this down note down মানে লিখে নেওয়া দিস মানে এই নোট দিস ডাউন মানে হচ্ছে এটা লিখে নাও ধৈর্য ধরো হ্যাভ পেশেন্স হ্যাভ মানে হচ্ছে রাখা পেশেন্স মানে হচ্ছে ধৈর্য হ্যাভ পেশেন্স মানে হচ্ছে ধৈর্য রাখো বড়দের সম্মান করবে রেসপেক্ট ইউর এল্ডার্স রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা ইওর এল্ডার্স মানে হচ্ছে তোমার বড়দের রেসপেক্ট ইউর এল্ডার্স মানে হচ্ছে বড়দের সম্মান করবে আমি না আই এম নট লেখা যায় আম নট আমি না সে না হি ইজ নট অথবা লেখা যায় হি ইজ সে না তাদের নেই দে হ্যাভ নট লেখা যায় দে হ্যাভেন্ট তাদের নেই ছেলেটি যাচ্ছে না the boy is not going ছেলেটি যাচ্ছে না মেয়েটি করেনি the girl has not done অর্থাৎ মেয়েটি করেনি সে যাবে না হি উইল নট গো অথবা লেখা যায় হি ওন্ট গো সে যাবে না সে স্কুলে যায় না he does not go to school he মানে হচ্ছে সে ডাজ নট মানে না বাচক গো টু স্কুল অর্থাৎ স্কুলে he does not go to school অর্থাৎ সে স্কুলে যায় না আমি ক্ষুধার্ত নয় I am not hungry I am not মানে হচ্ছে আমি না হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত আই এম নট হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত নয় সে আমার বন্ধু নয় he is not my friend he is not মানে হচ্ছে সে নয় মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমার বন্ধু he is not my friend অর্থাৎ সে আমার বন্ধু নয় আমি জানি না আই ডোন্ট নো আই মানে হচ্ছে আমি ডোন্ট মানে না বাচক নো মানে জানা আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না আমি কিছুই চাই না I don't want anything I মানে হচ্ছে আমি ডোন্ট ওয়ান্ট মানে হচ্ছে না চাওয়া এনিথিং মানে হচ্ছে কিছু আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মানে হচ্ছে আমি কিছুই চাই না এটা হতেই পারে না it can't be so it মানে হচ্ছে ইহা কান্ট বি সো মানে হতেই পারে না ইট কান্ট বি সো মানে হচ্ছে এটা হতেই পারে না তা নয় ইট নট সো ইট মানে হচ্ছে ইহা নট মানে না ইট নট সো মানে হচ্ছে তা নয় আমার কোনো অভিযোগ নেই I have no complaint I have no মানে হচ্ছে আমার নেই কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ আই হ্যাভ নো কমপ্লেন্ট অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই না আমি যেতে পারিনি no I couldn't go no মানে হচ্ছে না আই মানে হচ্ছে আমি কুডন্ট গো মানে হচ্ছে যেতে না পারা নো আই কুডন্ট গো অর্থাৎ না আমি যেতে পারিনি আমি কি করে কাজ করতে পারি how can I do this how মানে হচ্ছে কেমন করে ক্যান আই ডু মানে আমি পারি দিস মানে এইটা how can I do this আমি কি করে এ কাজ করতে পারি আমি এ কাজ করতে পারবো না I can't do this I can't মানে আমি পারবো না ডু দিস মানে হচ্ছে এই কাজটা আই কান্ট ডু দিস মানে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো না এ হতে পারে না ইট কান্ট বি ইট মানে হচ্ছে হা কান্ট বি হচ্ছে না পারা ইট কান্ট বি অর্থাৎ এ হতে পারে না আমি মানি না I can't believe I can't মানে হচ্ছে আমি পারবো না বিলিভ মানে হচ্ছে মানা আই কান্ট বিলিভ অর্থাৎ আমি মানি না এটা সত্যি নয় this is not true this মানে এটা নট ট্রু মানে হচ্ছে সত্য নয় দিস ইজ নট ট্রু অর্থাৎ এটা সত্যি নয় আমি প্রত্যাখ্যান করি আই রিফিউজ আই মানে হচ্ছে আমি রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা আই রিফিউজ মানে হচ্ছে আমি প্রত্যাখ্যান করি তুমি এর অনুমতি দিও না you should not allow this you মানে হচ্ছে তুমি শুড নট মানে হচ্ছে না দেওয়া অ্যালাউ দিস মানে হচ্ছে এর অনুমতি you should not allow this তুমি এর অনুমতি দিও না অন্যের ভুল ধরো না ডোন্ট ক্রিটিসাইজ আদার্স ডোন্ট মানে হচ্ছে নামাচক ক্রিটিসাইজ মানে হচ্ছে ভুল ধরা আদার্স মানে হচ্ছে অন্য ডোন্ট ক্রিটিসাইজ আদার্স মানে হচ্ছে অন্যের ভুল ধরো না কাউকে প্রতারণা করো না ডোন্ট চিট এনিবডি ডোন্ট মানে হচ্ছে নাবাচক চিট মানে হচ্ছে প্রতারণা করা অ্যানিবডি মানে হচ্ছে কাউকে ডোন্ট চিট অ্যানিবডি মানে হচ্ছে কাউকে প্রতারণা করবে না জেদি হয় না ডোন্ট বি স্টাবার্ন ডোন্ট মানে হচ্ছে নাবাচক স্টাবার্ন মানে হচ্ছে জেদি ডোন্ট বি স্টাবার্ন মানে হচ্ছে জেদি হয় না রাগ করবে না don't be angry don't be মানে হচ্ছে নাবাচক অ্যাংরি মানে হচ্ছে রাগ করা ডোন্ট বি অ্যাংরি মানে হচ্ছে রাগ করবে না আমি চা চাই না I don't take tea I ডোট মানে হচ্ছে আমি না টেক টি মানে হচ্ছে চা চাওয়া আই ডোন্ট টেক টি মানে হচ্ছে আমি চা চাই না আমার শরীর ভালো নেই I am not well I am মানে হচ্ছে আমি নট মানে না অয়েল মানে হচ্ছে ভালো আই এম নট অয়েল মানে হচ্ছে আমার শরীর ভালো নেই আমি প্রস্তুত না I am not ready I am মানে হচ্ছে আমি নট মানে হচ্ছে না রেডি মানে হচ্ছে প্রস্তুত আই এম নট রেডি অর্থাৎ আমি প্রস্তুত না আমাকে দেখাও সৌমি সো মানে দেখানো মি মানে আমাকে সো মি অর্থাৎ আমাকে দেখাও লাফাবে না ডোন্ট জাম্প ডোন্ট মানে না নাবাচক জাম্প মানে লাফানো ডোন্ট জাম্প মানে হচ্ছে লাফাবে না একটি ছবি আঁকো ড্র আ পিকচার ড্র মানে হচ্ছে আঁকা আর পিকচার মানে হচ্ছে একটা ছবি ড্র আ পিকচার মানে হচ্ছে একটা ছবি আঁকো একটিও উপায় নেই there is no way there is মানে একটিও নো ওয়ে মানে হচ্ছে উপায় নেই দেয়ার ইজ নো ওয়ে মানে হচ্ছে একটিও উপায় নেই আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই মানে হচ্ছে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ট্রাস্ট ইউ মানে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি আমি খুবই ব্যস্ত I am very busy I am মানে হচ্ছে আমি ভ্যারি মানে খুবই বিজি মানে ব্যস্ত আই এম ভেরি বিজি মানে হচ্ছে আমি খুবই ব্যস্ত আমি বিবাহিত I am married I am মানে হচ্ছে আমি ম্যারিড মানে বিবাহিত আই এম ম্যারিড মানে হচ্ছে আমি বিবাহিত আমি অত্যন্ত খুশি I am so happy I am মানে হচ্ছে আমি সো হ্যাপি মানে হচ্ছে অত্যন্ত খুশি আই এম সো হ্যাপি মানে হচ্ছে আমি অত্যন্ত খুশি হাল ছাড়বে না ডোন্ট গিভ আপ ডোন্ট মানে হচ্ছে নাবাচক গিভ আপ মানে ছেড়ে দেওয়া ডোন্ট গিভ আপ মানে হচ্ছে হাল ছাড়বে না আমি রাজি আই অ্যাগ্রি আই মানে হচ্ছে আমি অ্যাগ্রি মানে হচ্ছে রাজি হওয়া আই অ্যাগ্রি মানে হচ্ছে আমি রাজি এই ফোনটা আমার this phone is mine this phone মানে হচ্ছে এই ফোনটা মাইন মানে হচ্ছে আমার দিস ফোন ইজ মাইন মানে হচ্ছে এই ফোনটা আমার অলস হবে না ডোন্ট বি লেজি ডোন্ট মানে হচ্ছে নাবাচক লেজি মানে হচ্ছে অলস ডোন্ট বি লেজি অর্থাৎ অলস হবে না আমার জ্বর হয়েছে I have a fever I have মানে আমার হয়েছে ফিভার মানে হচ্ছে জ্বর আই হ্যাভ ফিভার মানে হচ্ছে আমার জ্বর হয়েছে আমার ঠান্ডা লেগেছে I have a cold I have মানে আমার লেগেছে কোল্ড মানে হচ্ছে ঠান্ডা আই হ্যাভ এ কোল্ড অর্থাৎ আমার ঠান্ডা লেগেছে তুমি এটা জানো ইউ নো ইট ইউ মানে হচ্ছে তুমি নো মানে জানা ইট মানে ইহা ইউ নো ইট অর্থাৎ তুমি এটা জানো আর কিছু না নাথিং এলস নাথিং মানে হচ্ছে কিছু না এলস মানে হচ্ছে আর নাথিং এলস অর্থাৎ আর কিছু না নিজেকে শোধরাও মেন্ড ইউর সেলফ মেন্ড মানে হচ্ছে শোধরানো ইউর সেলফ মানে হচ্ছে নিজেকে মেন্ড ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে শোধরাও আমি কষ্টে আছি I am in trouble I am in মানে হচ্ছে আমি আছি ট্রাভেল মানে হচ্ছে কষ্টে আই এম ইন ট্রাভেল মানে হচ্ছে আমি কষ্টে আছি এটা ভুল দ্যাটস রং দ্যাটস মানে হচ্ছে এটা রং মানে হচ্ছে ভুল দ্যাটস রং মানে হচ্ছে এটা ভুল যাও এবং ঘুমিয়ে পড়ো গো অ্যান্ড স্লিপ গো মানে হচ্ছে যাওয়া অ্যান্ড মানে এবং স্লিপ মানে ঘুমানো গো অ্যান্ড স্লিপ অর্থাৎ যাও এবং ঘুমিয়ে পড়ো তোমার চুল আঁচড়াও কম ইয়োর হেয়ার কম মানে হচ্ছে আঁচড়ানো ইয়োর মানে হচ্ছে তোমার হেয়ার মানে চুল কম ইয়োর হেয়ার মানে হচ্ছে তোমার চুল আঁচড়াও জুতোটি পরে না put on the shoes put on মানে হচ্ছে পরা দা শুজ মানে হচ্ছে জুতো পুট অন দা শুজ অর্থাৎ জুতোটি পরে নাও এটা আবার করো ডু ইট অ্যাগেন ডু মানে হচ্ছে করা ইট মানে ইহা অ্যাগেন মানে হচ্ছে আবার ডু ইট অ্যাগেন অর্থাৎ এটা আবার করো যোগাযোগ রেখো কিপ ইন টাচ কিপ মানে হচ্ছে রাখা ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো আমাকে একটা টিকিট দেন give me a ticket give me মানে আমাকে দেন আর টিকিট মানে হচ্ছে একটি ticket give me a ticket অর্থাৎ আমাকে একটি টিকিট দেন এটি মেরামত করো get it repaired get it মানে হচ্ছে এটি রিপেয়ার্ড মানে হচ্ছে মেরামত করা গেট ইট রিপেয়ার্ড অর্থাৎ এটি মেরামত করো এত উত্তেজিত হয়েও না don't be so excited don't মানে হচ্ছে নাবাচক সো এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হয়েও না নড়বে না ডোন্ট মুভ ডোন্ট মানে হচ্ছে নাবাচক মুভ মানে হচ্ছে নড়া ডোন্ট মুভ অর্থাৎ নড়বে না এটা বেশ ভালো দ্যাটস প্রিটি গুড দ্যাটস মানে এটা প্রিটি গুড মানে হচ্ছে বেশ ভালো দ্যাটস প্রিটি গুড অর্থাৎ এটা বেশ ভালো সময় নিয়ে করো টেক ইউর টাইম টেক মানে হচ্ছে নেওয়া টাইম মানে হচ্ছে সময় টেক ইউর টাইম অর্থাৎ সময় নিয়ে করো আমি ভয় করি না I don't care I don't মানে হচ্ছে আমি করি না কেয়ার মানে হচ্ছে ভয় করা আই ডোন্ট কেয়ার আমি ভয় করি না কাজটি করো ডু দা ওয়ার্ক ডু মানে হচ্ছে করা ওয়ার্ক মানে হচ্ছে কাজ ডু দা ওয়ার্ক অর্থাৎ কাজটি করো কাজ বন্ধ করো স্টপ দ্য ওয়ার্ক স্টপ মানে হচ্ছে বন্ধ করা ওয়ার্ক মানে হচ্ছে কাজ স্টপ দা ওয়ার্ক অর্থাৎ কাজটি বন্ধ করো ওকে শাস্তি দাও পানিশ হিম পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া হিম মানে তাকে পানিশ হিম অর্থাৎ ওকে শাস্তি দাও ওকে বসতে বলো ask him to sit down ask him মানে ওকে বলো সিট ডাউন মানে বসা ask him to sit down অর্থাৎ ওকে বসতে বলো ওকে সাহায্য করো হেল্প হিম হেল্প মানে সাহায্য করা হিম মানে তাকে হেল্প হিম ওকে সাহায্য করো অন্ধকার হচ্ছে it's getting dark it's getting মানে হচ্ছে হচ্ছে ডার্ক মানে অন্ধকার ইটস গেটিং ডার্ক অর্থাৎ অন্ধকার হচ্ছে আমার সঙ্গে এসো কাম উইথ মি কাম মানে আসা উইথ মি মানে আমার সঙ্গে কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো কাপড়গুলি শুকাতে দাও put the clothes to dry put the cloth মানে হচ্ছে কাপড়গুলি দাও টু ড্রাই মানে হচ্ছে শুকাতে put the cloth to dry অর্থাৎ কাপড়গুলি শুকাতে দাও আমার বই খুঁজে পাচ্ছি না I can't find my book I can't মানে হচ্ছে আমি পাচ্ছি না ফাইন্ড মানে খোঁজা মাই বুক মানে হচ্ছে আমার বই I can't find my book অর্থাৎ আমার বই খুঁজে পাচ্ছি না খালি পায়ে হেঁটো না don't walk barefoot don't মানে হচ্ছে নাবাচক ওয়াক মানে হাঁটা বেয়ার ফুট মানে হচ্ছে খালি পায়ে ডোন্ট ওয়াক বেয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হেঁটো না আমি মার্চে জন্মগ্রহণ করেছি I was born in March I was born মানে আমি জন্মগ্রহণ করেছি ইন মার্চ মানে হচ্ছে মার্চে I was born in March অর্থাৎ আমি মার্চে জন্মগ্রহণ করেছি আমার মাথা ঘুরছে I am feeling dizzy I am feeling মানে হচ্ছে আমার হচ্ছে ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা আই এম ফিলিং ডিজি অর্থাৎ আমার মাথা ঘুরছে পিছনে ঘোরো টার্ন অ্যারাউন্ড টার্ন মানে ঘোরা অ্যারাউন্ড মানে পিছনে টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে পিছনে ঘোরো আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক মানে হচ্ছে তাকানো অ্যাট মি মানে আমার দিকে লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও মারামারি করো না ডোন্ট ফাইট ডোন্ট মানে হচ্ছে নাবাচক ফাইট মানে হচ্ছে মারামারি করা ডোন্ট ফাইট অর্থাৎ মারামারি করো না কিছু খাস কথা নয় নাথিং স্পেশাল নাথিং মানে হচ্ছে নাবাচক স্পেশাল মানে হচ্ছে খাস নাথিং স্পেশাল কিছু খাস কথা নয় অনেক হয়েছে this is much this is মানে এটা হয়েছে মাছ মানে অনেক দিস ইজ মাছ অর্থাৎ অনেক হয়েছে ভদ্রভাবে কথা বলো বিহেভ ইয়োর সেলফ বিহেভ মানে ভদ্রভাবে কথা বলা ইয়োর সেলফ মানে নিজে বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে কথা বলো সুইচে হাত দেবে না don't touch the switch don't touch মানে হাত দেবে না দ্য সুইচ মানে হচ্ছে সুইচে ডোন্ট টাচ দ্য সুইচ অর্থাৎ সুইচে হাত দেবে না তোমার বাবাকে জিজ্ঞেস করো আস্ক ইয়োর পাপা আস্ক মানে জিজ্ঞেস করা ইয়োর পাপা মানে তোমার বাবা আস্ক ইয়োর পাপা তোমার বাবাকে জিজ্ঞেস করো আমার কাছে এসো come to me come to মানে কাছে আসা মি মানে আমার কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো এটা হারিয়ে দিও না ডোন্ট লুজ ইট ডোন্ট মানে নাবাচক লুজ মানে হারানো ইট মানে ইহা ডোন্ট লুজ ইট অর্থাৎ এটা হারিয়ে দিও না এটা ভেঙো না ডোন্ট ব্রেক ইট ডোন্ট মানে নাবাচক ব্রেক মানে ভাঙ্গা ইট মানে ইহা ডোন্ট ব্রেক ইট অর্থাৎ এটা ভেঙো না মিথ্যা বলো না ডোন্ট লাই ডোন্ট মানে নাবাচক লাই মানে মিথ্যা বলা ডোন্ট লাই অর্থাৎ মিথ্যা বলো না তুমি পড়ে যাবে ইউ ফল ডাউন ইউ মানে হচ্ছে তুমি ফল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া ইউ ফল ডাউন অর্থাৎ তুমি পড়ে যাবে সোজা দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা স্টিল মানে সোজা হয়ে স্ট্যান্ড স্টিল অর্থাৎ সোজা দাঁড়িয়ে থাকো গিয়ে খেলো গো অ্যান্ড প্লে গো মানে যাওয়া প্লে মানে খেলা করা গো অ্যান্ড প্লে গিয়ে খেলো জরে বলো স্পিক লাউডলি স্পিক মানে কথা বলা লাউডলি মানে জরে স্পিক লাউডলি অর্থাৎ জরে বলো আমার কথা শোনো লিসেন টু মি লিসেন মানে শোনা টু মি মানে আমার লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন মানে পরিষ্কার করা ইট মানে ইহা ক্লিন ইট অর্থাৎ এটা পরিষ্কার করো শুতে যাও গো টু বেড গো মানে যাওয়া টু বেড মানে শুতে গো টু বেড অর্থাৎ শুতে যাও লজ্জা করো না ডোন্ট বি সাই ডোন্ট মানে নাবাচক সাই মানে লজ্জা ডোন্ট বি সাই অর্থাৎ লজ্জা করো না দয়া করে বোঝো প্লিজ আন্ডারস্ট্যান্ড প্লিজ মানে দয়া করে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা প্লিজ আন্ডারস্ট্যান্ড দয়া করে বুঝো টেবিলটা ঠিক করো সেট দ্য টেবিল সেট মানে ঠিক করা দ্য টেবিল মানে হচ্ছে টেবিলটা সেট দ্য টেবিল অর্থাৎ টেবিলটা ঠিক করো চিৎকার করো না ডোন্ট সাউট ডোন্ট মানে নাবাচক সাউট মানে চিৎকার করা ডোন্ট সাউট অর্থাৎ চিৎকার করো না গিয়ে পড়ো গো স্টাডি গো মানে যাওয়া স্টাডি মানে হচ্ছে পড়া গো স্টাডি গিয়ে পড়ো খুশি থাকো বি হ্যাপি বি মানে থাকা হ্যাপি মানে খুশি বি হ্যাপি অর্থাৎ খুশি থাকো এবার তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই নাও মানে হচ্ছে এবার ইউ মানে হচ্ছে তুমি ট্রাই মানে চেষ্টা করা নাও ইউ ট্রাই অর্থাৎ এবার তুমি চেষ্টা করো আমি কিছু মনে করিনি আই ডোন্ট মাইন্ড আই মানে হচ্ছে আমি ডোন্ট মানে হচ্ছে না বাচক মাইন্ড মানে হচ্ছে মনে করা আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করিনি এখান থেকে ওখানে from here to there from মানে থেকে হেয়ার মানে এখানে দেয়ার মানে ওখানে ফ্রম হেয়ার টু দেয়ার অর্থাৎ এখান থেকে ওখানে এটি পুরনো মনে হচ্ছে ইট লুকস ওল্ড ইট মানে ইহা লুকস মানে মনে হওয়া ওল্ড মানে পুরনো ইট লুকস ওল্ড অর্থাৎ এটা পুরনো মনে হচ্ছে এটি নেবে না ডোন্ট টেক ইট ডোন্ট মানে হচ্ছে না বাচক টেক মানে নেওয়া ইট মানে ইহা ডোন্ট টেক ইট অর্থাৎ এটা নেবে না আমারও তাই মনে হচ্ছে আই সাপোজ সো আই মানে হচ্ছে আমি সাপোজ সো মানে হচ্ছে তাই মনে হচ্ছে আই সাপোজ সো অর্থাৎ আমারও তাই মনে হচ্ছে আমি অনুমান করি আই গেজ আই মানে হচ্ছে আমি গেজ মানে অনুমান করা আই গেজ অর্থাৎ আমি অনুমান করি আমার সময় নেই I have no time I have no মানে হচ্ছে আমার নেই টাইম মানে হচ্ছে সময় আই হ্যাভ নো টাইম অর্থাৎ আমার সময় নেই চেঁচামেচি করো না don't make a noise don't মানে নাবাচক মেক আ নয়েজ মানে হচ্ছে চেঁচামেচি করা ডোন্ট মেক আ নয়েস অর্থাৎ চেঁচামেচি করো না আগে রাস্তা শেষ dead end ahead dead end মানে হচ্ছে রাস্তা শেষ হেড মানে হচ্ছে আগে ডেড এন্ড হেড অর্থাৎ আগে রাস্তা শেষ কাপড় কাচো ওয়াশ দ্য ক্লোথ ওয়াশ মানে হচ্ছে কাঁচা দ্য ক্লোথ মানে হচ্ছে কাপড় ওয়াশ দ্য ক্লোথ অর্থাৎ কাপড় কাচো এখন তুমি যেতে পারো ইউ মে গো নাও ইউ মানে হচ্ছে তুমি মে গো মানে যেতে পারো নাও মানে এখন ইউ মে গো নাও অর্থাৎ এখন তুমি যেতে পারো তোমার কথাই ঠিক ইউ আর রাইট ইউ মানে হচ্ছে তুমি রাইট মানে হচ্ছে ঠিক ইউ আর রাইট অর্থাৎ তোমার কথাই ঠিক আমার কোনো আপত্তি নেই I have no objection I মানে হচ্ছে আমার নো অবজেকশন মানে কোনো আপত্তি না থাকা আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই এতে কিছু এসে যায় না ইট ডাজেন্ট ম্যাটার ইট মানে হচ্ছে এতে ডাজেন্ট ম্যাটার মানে হচ্ছে কিছু এসে যায় না ইট ডাজেন্ট ম্যাটার এতে কিছু এসে যায় না হ্যাঁ তা সত্যি ইয়েস ইটস ট্রু ইয়েস মানে হচ্ছে হ্যাঁ ইটস ট্রু অর্থাৎ তা সত্যি ইয়েস ইটস ট্রু অর্থাৎ হ্যাঁ তা সত্যি ঘাবড়াবে না ডোন্ট ফিল নার্ভাস ডোন্ট মানে হচ্ছে নাবাচক ফিল নার্ভাস মানে হচ্ছে ঘাবড়ানো ডোন্ট ফিল নার্ভাস অর্থাৎ ঘাবড়াবে না সংকোচ করবে না ডোন্ট হেজিটেট ডোন্ট মানে হচ্ছে নাবাচক হেজিটেট মানে হচ্ছে সংকোচ বোধ করা ডোন্ট হেজিটেট সংকোচ করবে না এটা বড়ই দুঃখের ব্যাপার ইটস ভেরি স্যাড ইটস মানে হচ্ছে এটা ভ্যারি স্যাড মানে হচ্ছে বড়ই দুঃখের ব্যাপার ইটস ভ্যারি স্যাড অর্থাৎ এটা বড়ই দুঃখের ব্যাপার ওকে সান্ত্বনা দাও কনসোল হিম কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া হিম মানে তাকে কনসোল হিম অর্থাৎ ওকে সান্ত্বনা দাও সে মূর্খ হি ইজ ডাফার হি মানে হচ্ছে সে ডাফার মানে হচ্ছে মূর্খ হি ইজ ডাফার অর্থাৎ সে মূর্খ আর একটু নিন have a little more have মানে হচ্ছে নিন আর লিটল মানে হচ্ছে একটু মোর মানে হচ্ছে আরো হ্যাভ এ লিটল মোর অর্থাৎ আরেকটু নিন আমার খিদে পেয়েছে I am feeling hungry I am মানে হচ্ছে আমার ফিলিং হাংরি মানে হচ্ছে খিদে পাওয়া আই এম ফিলিং হাংরি অর্থাৎ আমার খিদে পেয়েছে অনুগ্রহ করে ফিরে আসুন প্লিজ কাম ব্যাক প্লিজ মানে অনুগ্রহ করে কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা প্লিজ কাম ব্যাক অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস মানে এটা ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব ইটস ইম্পসিবল মানে হচ্ছে এটা অসম্ভব ওদের বিশ্রাম করতে দাও let them relax let them মানে হচ্ছে ওদের দাও রিল্যাক্স মানে হচ্ছে বিশ্রাম লেট দ্যাম রিল্যাক্স অর্থাৎ ওদের বিশ্রাম করতে দাও আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফরগিভ মি প্লিজ মানে দয়াসূচক ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফরগিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন দুটোই উত্তর ঠিক both answers are correct both মানে দুটোই অ্যান্সার মানে উত্তর কারেক্ট মানে হচ্ছে সঠিক বোথ অ্যান্সার্স আর কারেক্ট অর্থাৎ দুটোই উত্তর